আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাঁটা পেঁপে দিয়ে ডাল করছি দেখুন ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি মুসুর ডাল আপনারা মুগ ডাল দিয়েও করতে পারবেন আমি মুসুর ডালটা দিয়ে করছি ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ করাটা আপনাদের দেখায়নি এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর আর জল দিয়েছি আমি ডালের মধ্যে আমি ডাঁটাটা সজনে ডাঁটা এই গরমকাল আসছে এই গরমকালে পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে ডাল করবেন শরীরের পক্ষে খুব ভালো পেট ঠান্ডা থাকে আর পেঁপে দেখুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটু নুন দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আপনাদের যেমন জিনিস সেরকম জিনিস দেবেন পরিমাণ মতন হলুদ দিচ্ছি দিয়ে চামচ হলুদ দিলাম আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁপেটা আর ডাঁটাটা সেদ্ধ হোক দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে পেঁপে আর ডাটা ডাঁটা পেঁপেটা গলে গেছে দেখুন আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবারে ফোড়ন দেবো ডালে ডালটা একটু গাঢ় হয়ে এসছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি que el তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে চেপে দিয়ে ডাঁটা দিয়ে ডাল করলে পেঁয়াজ না দিলেও হয় পেঁয়াজ যারা না খাবে না আসতে পারে আমার মতো রান্না করবেন খুব ভালো লাগবে খেতে আপনারা আদা বাটাও দিতে পারেন আমি আদা কিছু দেবো না শুধু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো যখন এটা ভাজা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কাটা এবার আমি ডালটা ঢেলে দেবো এবারে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ডালেতে ধনে পাতা তুলে নিয়ে এলাম আমাদের বসানো হয়েছিল জমিতে এর মধ্যে আপনার চালে একটু মিষ্টিও দিতে পারেন যারা মিষ্টি খান মিষ্টিটা দিলে একটু খেতে ভালো ভালো লাগবে আমি একটু ভাজা জিরে দিয়ে দিচ্ছি ডালেতে একটু জিরেটা ভেজে শুকনো কলায় দিয়ে দিলে শুকনো কলায় ভেজে নিয়ে আর জিরে একটু বেটে দিয়ে দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে যারা আমার নতুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন তারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখবেন দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কত সুন্দর গলে গেছে পুরনো পেঁপে ডা ডাঁটা দেখুন আমি এবারে নামিয়ে দেবো দেখুন আমাদের ডাল হয়ে গেছে পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজন শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এটা ভাতের সাথে খুব ভালো লাগে